হাই ফ্রেন্ডস আবারও আমি আপনাদের সামনে হাজির হয়েছি শাকের একটি রেসিপি নিয়ে যে শাকটি আজ আমি এই রান্নায় ব্যবহার করব সেটি হলো আমাদের সবার চেনা সর্ষে শাক আর এই সর্ষে শাক সাধারণত শীতকালেই পাওয়া যায় আর এই শাক দিয়ে আমি যে রেসিপিটি বানাবো তার নাম মুসুর ডালের বড়ি দিয়ে সর্ষে শাক এটি বানাতে আমার যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো সর্ষে শাক তিনশো গ্রাম কেটে পরিষ্কার করে নেয়া অর্ধেক পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি চার পাঁচটা রসুন কোয়া কুচি মুসুর ডালের বড়ি পনেরো কুড়িটা একটা শুকনো লঙ্কা এক চামচ কালো জিরে সর্ষের তেল তিন চার চামচ হলুদ হাফ চামচ নুন পরিমাণ মতো চিনি সামান্য তাহলে চলুন দেখে নিই কিভাবে খুব অল্প সময়ে চটপট বানিয়ে ফেলি মুসুর ডালের বড়ি দিয়ে একটা প্যান বসিয়েছি প্যানটা একটু গরম হলে আমি সর্ষের তেল দেব প্যানটা গরম হয়ে গিয়েছে আমি এবার তেল দেব তেলটা গরম হতে একটু সময় দেব গরম হয়ে গেলে আমি মুসুর ডালের বড়িগুলো ভেজে তুলে নেব তেলটা গরম হয়ে গিয়েছে আমি এবার মুসুর ডালের বড়িগুলো দেব আমি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম নাহলে পুড়ে যাবে বড়িগুলো একটু কম ফ্লেমে আমি বড়িগুলো ভেজে তুলে নেব একটু ব্রাউন করে ভাজবো বড়িটা ভাজা হয়ে বড়িটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি বড়িগুলো তুলে নেব বড়িটা তুলে নিয়েছি এবার ওই তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন দেব আর কালো জিরেটা দিয়ে দেব লঙ্কাটা আর কালো জিরেটা একটু ভাজা হলে আমি পেঁয়াজ কুচিটা দেব একটু ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পুরো রান্নাটাই আমি একটু কম আছে করছি পেঁয়াজটা একটু ভাজা হলে আমি রসুনটা দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে একটু নাড়াবো নাড়িয়ে দিয়ে আমি লঙ্কা কুচিটা দেব কাঁচা লঙ্কা কুচি দুটো যে ছিল সেই দুটো দিয়ে দিলাম রসুন আর লঙ্কা কুচিটা একটু ভাজা হলে আমি শাকটা দিয়ে দেবো রসুন কুচিটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেব কুচনোর শাক সর্ষে শাক ভাপিয়ে নেন কিন্তু আমি ভাপিয়ে নিইনি আমি সরাসরি দিচ্ছি একটু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি দিচ্ছি কারণ শাকটা যদি আমি ভাপিয়ে জলটা ফেলে দিই তাহলে শাকের যে ভিটামিনটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তো সেই জন্যই আমি ভাপাবো না কিন্তু এটা খুব একটা একটু কিছুতে লাগে ঠিকই কিন্তু বড়িটা যেহেতু দেবো টেস্টটা একটু অন্যরকম হবে আর আমি পুরো পাতার সাথে একটু একটু ডাটাও নিয়েছি অনেকে শুধু পাতাটা নেন ডাটা ফেলে দেন কিন্তু ডাটাটাও খুব উপকারী তাই আমি একটু একটু ডাটা নিয়েছি নিয়ে আমি এবার একটু নাড়িয়ে দেব আমি একটু ভালো করে নাড়িয়ে দিয়ে লবণ দেবো আমি লবণ দিচ্ছি একটু হাফ চামচ মতো লবণ লবণটা স্বাদ অনুযায়ী আর আমি দেব একটু হলুদ গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি শাকটা খুব ভালো করে নুন আর হলুদের সাথে মিশিয়ে দেব দিয়ে আমি ঢেকে রাখবো কিছুক্ষণ যতক্ষণ না শাকটা সিদ্ধ হয় যেহেতু আমি ভাপিয়ে নিইনি শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তো আমি ততক্ষণ একটু ঢেকে দেবো পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম দেখবো এবার যে শাকটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নিই সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ প্রায় সিদ্ধ হয়ে এসেছে কিন্তু আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিয়ে একটু রসটা আর একটু শুকিয়ে নেব তারপর আমি এর মধ্যে দেব ভাজা বড়িগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এইবার আমি মুসুর ডালের বড়িগুলো একটু ভেঙে দিয়ে দেবো কয়েকটা ভাঙবো আর কয়েকটা গোটা রাখবো টেস্টের জন্য আর এই বড়িটাতে হবে আর যে তিতো ভাবটা সেটাও অতটা লাগবে না তো সেই জন্যই আমি বড়িটা একটু ভেঙে ভেঙে দিলাম গোটা দিলাম আর এর সাথে আমি দেবো একটু চিনি সামান্য কেউ দিতেও পারেন নাও দিতে পারেন এটা অপশনাল মানে কারোর ইচ্ছা হলে দেবেন না হলে দেবেন না আমি একটু দিই একটু স্বাদের জন্য যদিও চিনি খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না তবু আমি একটু দেব টেস্ট আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার আমি ভালো করে মিশিয়ে দেব বড়ি আর শাকটাকে দিয়ে আমি খুব কম ফ্লেমে দু মিনিট মতো ঢেকে আবার রান্না করব ভালো করে মিশিয়ে দিয়েছি আমি এবার ঢাকনা দিয়ে দু মিনিট রাখবো দু মিনিট হয়ে গিয়েছে আর আমার মুসুর ডালের বড়ি দিয়ে সর্ষে শাকও একেবারে তৈরি পরিবেশনের জন্য এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব নিয়ে পরিবেশন করব মুসুর ডালের বড়ি দিয়ে সর্ষে শাক আমি পরিবেশন করে দিয়েছি আজকাল তো বাচ্চাদের শাক সবজির প্রতি খুব অনীহা কিন্তু আমার বিশ্বাস এইভাবে যদি শাক রান্না করা যায় তাহলে এটি সবাই খুব পছন্দ করবে আপনারা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এলাম আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার ততদিন সবাই ভালো থাকবেন